তিন বছরে তারা তো মনে করেন আমাকে এত বছর যেভাবে আমাকে এই যে পোস্টফুল পাইতে গেছে আমার এখন এই যে মেয়রকে দুই দিন সময় দিলেন পরশু দিন আইলেন এবার আজকে আইলেন এই যে সময় যেতে আছেন এই বাবারে এটা কপাল এই কপাল লাগি এই যদি না দিতাম 10 বছরের গ্যারান্টি দিয়ে ঘরটা পরিষ্কার করতে পারতাম না ভাই এই একই ব্যাপারে এই যদি না দিতাম ব্যাপারে তো আমরা কোনো কোনো সময় দিলে সময় দাও এইটা কিন্তু কথা এইটাই অনেক এইটা আমরা পাইনি প্রত্যেককে পুরো ঠিকঠাক করে তার সামনে হয় না এটা ঠিক আছে ভাই এর আমরা ভাইকে আপনাদের কাছে সবাই আমি চাইছিলাম সকালবেলায় কীভাবে ভাঙছে কীভাবে আমাকে যে রাস্তাটা গেছে সবচেয়ে বড় হবে হ্যাঁ। এখন আমিও নাই মামাও নাই এই টানছে খামের মধ্যে টাকা খাইয়ে সবাই ইয়ে করছে বিশ্বাস করেন এটা তো সাধারণ মানুষের কাছে প্রশংসিত কিন্তু আমার বিচার করবে যারা খেলা কত পছন্দ হয় না মনে হয় আমার আপনারা তো ওই টেবিলে থাকবেন না ওই টেবিলে বইবে খেলা তো টাকা

এমনি মিত্রতা করলে কয়লেন ভুট্টা রাস্তাগুলো দেখছেন দুঃখের ঠেলা কইছি যারা এক কলম বস্তু আপনি তো কইছেন পরে আমি কি কইছি আমরাও বলছি যে এই ল্যাম্পু আমি হ্যাঁ, সকালে একটা ভাবছি একটা পোস্ট উঠায় না ফাটু তুই তুই কেটা তুই মিথ্যে কথা হ্যাঁ তুই মিথ্যে কথা সাক্ষী দিতে আমি তো এখন মিথ্যে কথা জানি এরা কি বলে এরা তো ধরতেই পারে না কারণ আমি যে এত কই যে বেড়া তোরা বেড়া এই শহরে পড়াশোনা করছো এখানে বেটা চাকরি করো এখানে জন্মগ্রহণ করছো এখানে চাকরি করো আমি বেটা এই শহরে জন্মেছি হ্যাঁ। ঢাকা শহরে বড় হয়েছি ইন্ডিয়ার মতো জায়গায় পলিটিক্যাল ইসলামে থাকি লন্ডনে থাকছি হ্যাঁ। আমেরিকায় দশ বছর কামলা হয়েছি তোরা যদি মনে করে এখানেই দুনিয়া এখানেই আমরা সব তুমি তো বোঝো হইলো যে সব কারণ কি তুমি তো দেখছো এতটুকু হ্যাঁ তুমি সব বোঝো এইটাই দুনিয়া সব কিন্তু আমি যে এত বড় দেখতে আইছি তোকে তো ধারণাই নাই যে আমি কি দেখতে আইছি এটা করে বলে মেয়ে নব্বইটা এখন

হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বিশেষ করে আমি এক স্কুলে পাস করে স্কুলে এই সময় হচ্ছে আমি এই করি না আমি এই হ্যাঁ আমি এই এই হানিফ স্যারের কলেজের সভাপতি

আসন ফিরোজ মিরোজ আছে আপনি এই যে করলে দুঃখের আচ্ছা, বিষয় আচ্ছা। কি করতে গেলেন বাইকগুলি কি যেন পঁয়তাল্লিশ বলেন আরে বললেন আরে বলেন না হ্যাঁ, যেটা যেটা হয় সেটা হয় ভাই সমস্যা সমাধান করে মানে কিছু হয় সব

রাস্তাটা ডাবল হয়ে হ্যাঁ কি বলছে ইঞ্জিনিয়ার সাহেব কি বলছে আমি ফোন করছিলাম ফোন ধরি নাই মানে কি বলছে ঠিকাদার ঠিকাদার বলছে আমরা যেভাবে স্কেচ করতে পারবো আপনি যেভাবে আবার নতুন টাকা বুঝাই দেবো তার সেটা বুঝাই দেবো বললে কথা নাই তো বুঝাই দেবো কথা কথা নাই এর লেগে আবার ছয় মাস সলাই রেখে দেবে স্যার আমরা যেভাবে বলবো ওইভাবে করে দেবে এই রাস্তায় অনেক ভোগান্তি এই দেখুন লাগলে এক সাইড দিয়ে ড্রেন এক সাইড এলেই যথেষ্ট লাগলে লাইন লাইন টেনে ওই দিয়ে এপারে দিয়ে দেবে এই যে সাইজে ড্রেন করছে এখানে এর থেকে বড় এক দুই সাইডে ড্রেন লাগায় না সামনে ট্রেন কি সতেরো সামনে ট্রেন এই ওদিকে ট্রেন তিন ফুট করে তিন ফুট করে ট্রেন তিন ফুট করে ট্রেন তিন ফুট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, চার ফুট এখানে চার ফুট লাগে না তুমি দেখতে তো হ্যাঁ, হ্যাঁ, আমার যেন কাজ আসছে না থাকে এই কাজের মধ্যে আবার নতুন করে আমার রাস্তা একদম বড় করে যেরকম দেখাই দিছি ওই খাম্বা ওই খাম্বা রাস্তা হ্যাঁ? এই জায়গা দিয়া যে পেটটা বাইরেছে কি সুন্দর রাস্তা নেবে কিভাবে বাইক চালাবে এটা একটা কথা মানে এটা টেকনিক্যালি যদি আমার টেকনিক্যালি যদি বদনাম করে আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আসো আসো ভালো আছো ভাইয়া ও আপনাদের দোয়া রাস্তাটা সারিয়ে দেন ভাই প্লিজ বাইকের মধ্যে একটা মন্তব্য এলাকা মানুষ পাই না আমার এই পঁয়ত্রিশ লাইক করে

ভাই রাত্রের বেলা অনেক অনেক অনেক রাত্রে আইয়ে একজন আছে তো একজন আছে তো